হ্যালো ভিওর্স ইপসন এল একত্রিশ দশ এই প্রিন্টারটির প্রবলেম আমরা আপনাদেরকে এখন দেখাবো তো চলুন প্রিন্টারটি কি সমস্যা আছে আমরা একটা পেজ আমরা একটা পেজ দিই প্রিন্টারটি কী সমস্যা সেই সমস্যার সমাধানটি আপনাদের সামনে করব তো বন্ধুরা একটু ওয়েট করুন আপনার প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে প্রিন্টারটি কি প্রবলেম আছে তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি প্রবলেম এই পেপার জাম পেপার জামের সিগন্যাল দিচ্ছে চলুন আমরা একটু প্রিন্টারটি দুইটা নাট সামনের থেকে খুলে দেখি যে প্রিন্টারটি তো বন্ধুরা দেখুন প্রিন্টারটির একটি কাগজ বেঁধে আছে এবং এটা এটা থ্যাম্বেল বানিয়ে নিতে হবে রেডি তো বন্ধুরা আমরা এই কাগজটা ব্যয় করে নেব নিয়ে আমরা প্রিন্টারটি আবার অফ করে অন করব দেখুন প্রিন্টারটি আমরা নতুন একটা কাগজ দিয়ে প্রিন্টারটি প্রিন্ট করে দেখাবো যে আসলে প্রিন্টারটি কি প্রবলেম আছে বন্ধুরা দেখুন সেম প্রবলেম আমরা এখন

对，是。 Neylesin? Donadı তো বন্ধুরা এই ইটটা আপনার এর মধ্যে ছিল যার কারণে প্রিন্টটা আপনার পেস্টটা বেরোচ্ছিল না তো আমরা এই পেস্টটা আপনার এই এই যে ইটটা বের করার পরে আপনাদেরকে আবার একটু দেখাবো আমরা প্রিন্টারটি প্রিন্ট দিয়ে চলুন প্রিন্টারটির স্ক্যানার লাগাই বন্ধুরা আমরা একটা প্রিন্ট দিয়ে দেখাবো এবার আপনাদেরকে যে প্রিন্টারটি এখন ঠিকঠাক প্রিন্ট দিচ্ছে কিনা তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি এখন ওকে প্রিন্টারটি প্রবলেম ছিল এই ইটটা ইটটা আপনার প্রিন্ট সাইডে গিয়ে আটকে গিয়েছিল যার কারণে আপনার পেজ প্রিন্ট হচ্ছিল না পেজ আটকা যাচ্ছিলো তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ